ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে এই প্রিন্টারটি সার্ভিস করব এটা হচ্ছে নিপসন এল তিনশো আশি তো এই প্রিন্টারটি প্রবলেম আপনার কাস্টমার আমাকে জানালো যে ভাই কালো খালি আসে না তো চলুন আমরা আগে একটু চেক করি প্রিন্টারটি যে আসলে কি প্রবলেম আছে এটা আপনার সাথে থাকুন দেখুন কি হয় তো বন্ধুরা আমরা একটা সাদা কাগজ নিলাম আর আরেকটা আপনার রঙিন কাগজ নিলাম এটা আপনার লেখা আছে অনেক কিছু আছে তো আমরা এখন প্রিন্ট দেব এই কাগজটা স্ক্যানার দিয়ে যে আসলে প্রিন্টারটি কোনো প্রবলেম আছে কি না সেটা দেখার জন্য তো চলুন আমরা এখন এটারে প্রিন্ট দিই সাদা কালো প্রিন্ট দিলাম তো বন্ধুরা দেখুন ক্লিন হচ্ছে তবে কালি নাই তো বন্ধুরা এর হচ্ছে কিনা আপনার প্রিন্টারের প্রবলেম আমরা এখন যাব প্রিন্টারটি সমাধান করা যায় প্রথমে আমরা খুব সহজে যে সমাধানটা করা যায় সেটা হচ্ছে আমরা প্রথমে প্রিন্টারটি ব্যাকপার্ট খুলব স্ক্যানার সাইডটা খুললাম স্ক্যানার সাইডটা খোলার পরে আপনার এখানে একটা নাট পাবেন এই নাটটা খুলব নাটটা খোলার পরে আমরা এই সাইডটা খুলব এই যে তুললাম তোলার পরে আমরা এখানে স্ক্যানারটা রেবন আছে রেবনটা খুলবো রেবন খোলার পরে আমরা এই সাইডটা খুলে দেখেন কীভাবে খুলতে হয় সেটাও আপনারা দেখে নেবেন আমরা এই সাইডটা খুললাম এবার খোলার পরে আমরা এখান থেকে যে ড্যামেজ কালের যে আপনার নলটা গেছে এই নলটা দিয়ে আসলে কালিটা যাচ্ছে কিনা সেটা দেখব তার আগে আমরা সিলিং দিয়ে একবার প্রিন্টারটি প্রিন্টারটির কালি টানবো তো চলুন আমরা এখন এই এই যে আপনার সিলিং এরকম একটা সিলিং নেওয়ার পরে এই যে পাইপটার ভিতরে ঢুকাই দিবেন দেওয়ার পরে আপনারা কালিটা টানবেন এইভাবে এই যে দেখুন আমাদের খেয়াল করে এই টানবো তারপরে দেখো টানা হয়েছে এটা হচ্ছে আপনার শর্টকাট বুদ্ধি বন্ধুরা তো এরপরে যদি না হয় আপনারা কি করবেন তাই তো এরপর যদি না হয় তাহলে আপনারা এই সাইডটা খুলবেন এটা খোলার পরে এখানে কাঠে যে আপনার কালি আসটিস কিনা আপনার এই যে ড্রাম থেকে কাটে যে কালি আসতেছে কিনা সেটা দেখবেন দেখার পরে যদি কালি না আসে তাহলে মনে করবেন আপনার এখানে কোথাও প্রবলেম আছে অথচ এই কাটে যে প্রবলেম আছে তো চলুন আমরা এবার একটা টেস্ট করে দেখি যে এবারে কালি আসতেছে কিনা তো আমরা এবারে স্ক্যানারটি লাগাবো গেমস কম্পিউটার পয়েন্টে আপনাকে স্বাগতম আমাদের এখানে laptop desktop printer toner CCTV camera internet accessories computer accessories সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় এবং কম্পিউটার ও প্রিন্টার সার্ভিসিং করা হয় বন্ধুরা লাগানো হয়ে গেছে এখন আমরা প্রিন্টারটা আবার অন করলাম করার পরে আমরা একটা টেক্সট পেজ দেবো আবার এটা ফটোকপি করবো চলো আমরা একটা প্রিন্ট দেখি সাদা কালো প্রিন্ট তো দেখুন বন্ধুরা আমরা প্রিন্টটা এখন ওকে করছি তো বন্ধুরা এ হচ্ছে এখানে শর্টকাট বুদ্ধি আর এই যে দাগ দাগগুলো আসতেছে এগুলো হেডের সমস্যা তো আপনারা দেখুন খুব সহজে এই প্রিন্টারটি ঠিক করলাম আপনাদের সামনে তো এইভাবে আপনারা প্রিন্টারগুলো ঠিক করবেন এখন আমরা প্রিন্টারটি লাগাই লাগাইয়া ওনাকে তো এই ছিল আমাদের ভিডিও তো বন্ধুরা আমরা আবার একটু প্রিন্টে দেখি প্রিন্টারটি সেট করার পরে পেন্ট হ্যাঁ, পেন্টটি কিন্তু সাদা আসছিল এখন এই হচ্ছে ক্রিম তো বন্ধুরা এই যে দাগ দাগ আসছে অনেক সময় আপনার এই যে গ্লাসের জন্য হতে পারে যেমন গ্লাসটা অনেকটাই অস্পষ্ট এখানে আপনার অনেক সময় এর কারণে হয় তো বেশিরভাগ হেডের কারণে হচ্ছে এটা তো এই ছিল আপনাদের ভিডিও আজকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন oder was?